এখন আমাদের সাথে যুক্ত আছে টাঙ্গাইল থেকে রকি রকি আজকে আড়াইশো ডলারে একটি কাজ পাইছে তো এই কাজটা আমরা দেখব কিভাবে তার কাজটা আসলো এবং কি কি বাইরের সাথে কথা হলো তা আমরা মানে আজকের ক্লাসের ভিতরে দেখতে পারবো ওকে রকি আসো হ্যাঁ ওকে তোমার ভাষা কোথায় টাঙ্গাইলে মির্জাপুরে ওকে তুমি ভর্তি হয়েছো কতদিন আমাদের এখানে হ্যালো ওকে এটাই কি তোমার ফার্স্ট হ্যাঁ, ক্লাস ও কত এর আগে কত ডলার কাজ ছিল ওকে ঠিক আছে তাহলে স্ক্রিন শেয়ার করো হ্যাঁ কয়টা অর্ডার চলতেছে দুইটা অর্ডার চলতেছে না ওকে মাছটা আমাকে দাও অবশেষে মানে দিন আসলো নাকি অবশ্য তোমার ইনকামটা অনেক লেটেই হলো কাজে লাগছে তারপরে ওকে গিকগুলো অনেক সুন্দর হয়েছে ঠিক মতো কাজ করলে আশা করা যায় আরও সামনে বড় বড় কাজ পাওয়া তো এটাই কি ব্যায়ার <clears throat> ও এটাতে আরেকটা কথা চলছে মানে লো কোয়ালিটি সার্ভিস পঁয়ত্রিশ ডলার হাই কোয়ালিটি সার্ভিস দুইশো ডলার তার মানে বাইরকে বুঝাইতেছো তোমার কোডটা লাগবে <laughs> হ্যাঁ হ্যাঁ তো <laughs> বায়ার তো বলে ঠিক আছে মানে হাই কোয়ালিটি দাও তার মানে আরেকটা কথা চলছে আরেকটা কাজ পাবেন আশা করি তো এখানে বায়ার কোনটা এটা ওকে এটা কি ডাইরেক্ট তোমাকে এস এম এস করছে পূরণ করেছে কিন্তু আপনার কাছে এমন কোনো অফার আছে যা নগদরে নিশ্চিত দেয় মানে কি তার মানে কি ওর একটা চ্যানেল আছে অলরেডি মানে hello currently I have the channel have you already meet okay monetization requirement but there is offer that you have which granted monetization মানে ওর কাছে মনিটাইজেশনের চ্যানেল আছে ঠিক আছে কিন্তু এটা কি গ্যারান্টি দিতে পারবো যে মনিটাইজেশন করতে পারবে এরকম সার্ভিস তোমার কাছে আছে কন্টেন্ট ভালো না ওকে ওকে ওগুলো কি কপিরাইট কটে কন্টেন্ট ওই ধরনের মানে সমস্যা চেঞ্জ করে ফেলে দিয়ে নতুন করে ই করে তারপর করলে এটা হয়ে যাবে ওকে তারপরে হ্যালো লেখছো হাউ আর ইউ লেখছো okay hello I am fine হ্যাঁ হ্যাঁ YouTube currently and really use some assistant তো বলতেছে হাওয়ার ইউ আবার I am fine I am fine please channel send me okay the name of channel okay relax okay বলছি এটা মোটিভেশনাল চ্যানেল মানে সাউন্ড মোটিভেশনাল যেটা আমরা বলে থাকি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেরকম একটা চ্যানেল বলতেছে আই ওয়াচ আন্ডারস্ট্যান্ড আমি দেখেছি তোমার চ্যানেল <laughs> বুঝতে পারছি থ্যাংক ইউ সো মাচ বলতেছে ধন্যবাদ তোমাকে you know must delete hmm video মানে তুমি কি আমার কিছু ভিডিও ডিলেট করতে পারো এরকম কিছু বলছে দ্য ম্যাকমি কাস্টম অফার মানে ভিডিও ডিলিট করার জন্য কাস্টম অফার দিতে বলছিল ওকে তারপরে feel like you can help for I can pay any others away যদি তুমি চাও তুমি যদি অন্য কোনো ভাবে পছন্দ করো পেমেন্ট নেওয়ার জন্য সেটাও দিতে পারো রাজি আছে মানে জোর বাইরে যদি পেমেন্ট নিতে চাও আর কি তো ওকে তারপরে yes of course I have the best be the manager of your channel then your understand which your video having problems বলছে I have the manager of your channel এটার মানে কি বলছো আবার মানে আপনার আপনাকে আপনার চ্যানেলে ম্যানেজার হতে হবে তাহলে আমি বুঝতে পারি ওকে বলতেছো যে তুমি আমার মানে তার চ্যানেল ম্যানেজার বানিয়ে দাও আর কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারবো যে বিষয়টা কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওকে ওকে তারপরে অনেকগুলো হ্যাঁ স্ক্রিনশট দিছে okay that's fine I how that actually okay what is mail তোমার মেল কি চেক ডক ফাইল মানে ডক ফাইলের ভিতরে মেল দিছো তাই তো thought of me. Hello was late time, but I have sent in তোমাকে send করছে মানে ইনভাইট করছে এটা approve করার জন্য getting the selfie sorry so late late বলতেছে ওকে আমি দুঃখিত লেট করার জন্য এস এম এসের জন্য okay okay thank you I check the video your channel five video problems মানে তুমি ভিডিওগুলো oh, দেখছো হ্যাঁ ভিডিওগুলো প্রবলেম আছে পাঁচটা I am confuse channel five video কি মানে ও বুঝে নাই যে ওর ভিডিও প্রবলেমটা কি পাঁচটা ভিডিওতে কি okay I check the video problem okay yes okay how must the fix them তুমি কি এটা ফিক্স করতে পারবা মানে প্রবলেম সমাধান করতে পারো এবং কত ওর how must for info may fix them okay fix it I agree okay okay I can fix them okay এটা দিয়ে দিছে problem problem video must be deleted okay problem video যে ভিডিওটা প্রবলেম আছে সেটা ডিলিট করতে হবে সমাধান নাকি তারপর ভিডিও ওকে হুইজ ভিডিও বলতেছে and it is just on হ্যাঁ yes I have the gift video link okay five video মানে তুমি তখন ভিডিও পাঁচটা ভিডিও লিঙ্ক দিয়ে দিছো ওকে চলে গেছে অনেক দূরে তো এটা এটা সলভ করার পর বায়ার তোমাকে মেবি অত উপরে এখনও যাইতে পারবো না তখন বলতেছে ওকে এখান থেকে দেখি অফকোর্স তারপরে এই অর্ডারটা দিছে তাই তো মানে তখন বলছে তুমি মনিটাইজেশনের অফারটা দাও আগে তুমি ভিডিওটা সমাধান করো তারপরে অফারটা দেয় পরে তুমি এই অর্ডারটা অফারটা করে দিছো বায়ারকে আমার বাইরেও এস এম এস করতেছে ঠিক আছে কেবল একটা অর্ডার পড়লো আর কি এটা হচ্ছে ওকে এখান থেকেও যাওয়া যাবে সমস্যা নেই হ্যাঁ, তো এখানে হচ্ছে দেড়শো ডলারের অফার এগারো দিন আছে তুমি কি কাজ শুরু করছো এটা ভিডিও সাথে হুম, হুম, হুম। ওকে, ভিডিওটা এখনো ৪ ঘন্টা আছে। এটা কাজটা কি করতে হবে? টোটালি আমরা বুঝতে পারলাম তার ভিডিওগুলা সমাধান করতে হবে ফার্স্ট টাইম। তারপরে এটা মনিটাইজেশন করতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে তোমার চ্যানেলের ওকে, ডেসক্রিপশনটা অনেক সুন্দর হয়েছে তো সামনে আরো অনেক কাজ পাবা আশা করি। তো আমরা দেখতে পারলাম এটা কোন দেশে ভাইয়া যেন দেখলাম? ইউএস এর ওকে বায়ারটা অনেক ভালো কিন্তু দেখো সবাই কিন্তু ফাইভ স্টার ফিডব্যাক দিছে একটা লোকে কিন্তু দুইটা কাজ করছে তার মানে কি তুমি যদি কাজটা করো ভালোভাবে দিতে পারো কাজটা সার্ভিসটা তাহলে কিন্তু নেক্সট টাইমে আবার হায়ার হবা ঠিক আছে ও হ্যাঁ। এটা কোনো বিষয় না একটা বাইরের কাজ করলে আরেকটা করা যায় সমস্যা নেই তো সব কিছু বায়ার ইনফরমেশন এখনও দেয় নাই সেজন্য তুমি কাজটা করতে একটু লেট হচ্ছে সমস্যা নেই আমরা একটু ইয়েতে চলে যাই কনভারসেশনে চলে যাই কনভারসেশনগুলো তো অনেক হাই কনভারসেশন করছো মানে অনেকটা বেটার হয়েছে আর কি যারা নতুন আছেন প্রথমে আমি সাজেস্ট করব যারা একদম নতুন যে কোনো বায়ার আসবে তার প্রবলেমটা জিজ্ঞাসা করবেন আপনি ফ্রেন্ড ঠিক আছে আপনার একটা দোকান আছে আপনার দোকানে আসছে কাস্টমার হয়তো আপনি তার প্রবলেমটা জানবেন যে তোমার প্রবলেমটা কি এবং তোমার সার্ভিসটা কি দরকার সেটা আমাকে পরিষ্কার করে বলো যদি সেটা আপনারা বুঝতে পারেন তাহলে সেটা বলবেন যে হ্যাঁ আমি এটা করতে পারবো এর আগে আমি এটা করছি বা যদি আপনি একটু আশ্বাস করেন বায়ারকে যে আমি এই কাজটা করতে পারবো তাহলে কিন্তু বায়ার আপনার সাথে ডিসকাস করে অর্ডারটা দিয়ে দিবে আর যদি বায়ার এস এম এস করলো আপনার যদি বায়ার দিকে মানে দূরে থাকেন দেন বায়ারকে কোনো রিপ্লাই দেন না যে বড় ভাইদেরকে বা স্যারকে বলবো যে তিনি যেন আমাদের প্রবলেমটা সলভ করে তো সেই বসে যদি থাকেন তাহলে কিন্তু বায়ার থাকবে না বায়ার হচ্ছে মনে করেন খুব সিরিয়াস মাইন্ডেড থাকে দেন তারা কিন্তু আপনাকে অল টাইম যারা অ্যাক্টিভ থাকে তাদেরকে মূল্যায়ন করে বেশি তো অবশ্যই আপনাকে এই কাজটা করতে গেলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে দেন বাইরের সাথে কন্টিনিউ মানে কমিউনিকেট করতে হবে তো আপনার সাথে কথাবার্তক্য একজনের সাথে হলে কিন্তু প্রায় রিলেশনশিপ হয়ে যায় তার সাথে আমি আমি কাজ করতেছি তো ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে ডাইরেক্ট তিন চার লাইন কথা বলে বন্ধু কেমন আছো বা এরকম ফ্রেন্ড বানায় ফেলবেন ফ্রেন্ড বানায় ফেললে কোনো সমস্যা ভুল হইলেও বলবে যে বন্ধু আমি ভুল করছি কোনো সমস্যা নেই আপনাকে সলভ করে দিবে যদি আপনি তাকে স্যার স্যার বলেন তাহলে কিন্তু স্যারের পর্যায়ে চলে গেল আর ফ্রেন্ড কিন্তু ফ্রেন্ডের জায়গায় তখন তার হ্যাঁ, কোনো সমস্যা হলে ও আরো কাজ করছো তুমি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে তার মানে এখানে শুরু হয়ে গেছে না প্রথম তো মনে হয় তুমি আমার মনে হয় একশো ডলারের কাজ পাইছিলা দুইটা পঞ্চাশ ডলার করে ওইটা হচ্ছে আরেকটা ও আরেকটা কেমন এখানে তো চারটা কমপ্লিট আর দুইটা অ্যাক্টিভ ওকে ঠিক আছে চলবে প্রথম মনে হয় দেখি তো একটু পাঁচ ডলার পাঁচ ডলার পাঁচ ডলার একটা বিশ ডলার মানে তিনটা পাঁচ ডলার একটা বিশ ডলার ওকে তো ঠিক আছে প্রথম প্রথম ছোট ছোট মাছই আসবে তারপরে একটা সময় বড় বড় ইলিশ মাছ কাতলা মাছ এগুলো ধরা পড়বে জাল আমাদের বড় করতেছি তো এতদিন তো ছোট জাল ছিল তো ঠিক আছে সমস্যা নাই এখন নতুনদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তারা তো হতাশগ্রস্ত মানে এক মাস ক্লাস করার আগে হতাশগ্রস্ত না লেগে থাকতে হবে এখানে কাজ করলে হবেই না লেগে থাকলেই দুদিন আগে হোক আর পরে হোক সাকসেস হবেই এখানে আমাদের রকি কিন্তু মোটামুটি তার ব্যাচে সবাই কাজ পাওয়ার পরে কিন্তু কাজ পাইছে ঠিক আছে কিন্তু হতাশ হয় নাই কিন্তু আমি বলছি যে লেগে থাকো হবেই লেগে থাকো হবেই তো আজকে হয়ে গেছে তো এখন কেমন লাগতেছে আপনার হ্যাঁ, হ্যাঁ, ওকে ঠিক আছে আমাদের সাপোর্ট টিমে কি আপনার হেল্প করে যথেষ্ট আপনার কি কোনো সাপোর্ট টিমে কি কোনো সমস্যা হয়েছিল বা সাপোর্ট নিতে কোনো প্রবলেম ওকে ঠিক আছে তাহলে আপনি কাজটা করে জমা দেন আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাকে হেল্প করব ঠিক আচ্ছা। আছে ওকে ঠিক আছে তাহলে আমি আপনাকে স্টপ করে দিই